দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানালো তেহরান বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী জানালেন করোনা সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে রয়েছে দেড় লাখ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ পাল্লা সাতশো কিলোমিটার ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন নানা তথ্য উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি তিনি এসব তথ্য উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পরমাণু সমঝোতা সইয়ের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে তিনি এ আহ্বান জানান জারি পারো বলেন ছয় বছর আগে এমনই এক দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয় তিনি আরও বলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টি পৃথিবীতে যে নিষেধাজ্ঞা সব কিছুকে অচল করে দিতে পারে সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সব কিছুকে অচল করতে পারবে কিন্তু কোনোদিনই তা ঘটেনি জারিফ বলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য উপাত্ত দেখা উচিত এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের পাশাপাশি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তিনি ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন দু সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করাই ছিল আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত তিনি আবার এই সমঝোতায় ফিরে না যাওয়ার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন পম্পেও ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন পরমাণু সমঝোতায় ওয়াশিংটনের ফিরে যাওয়াটা বোকামি হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছিল তার অন্যতম প্রবক্তা ছিলেন পম্পেও দু সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেড়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন যা পুরোপুরি ব্যর্থ হয় রাশিয়া বলেছে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা সহজ নয় কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানো পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন দু সালের পনেরো জুলাই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা সই করেছিল ইরান উলিয়ানোভ বলেন পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সংলাপের ব্যাপারে হতাশ হওয়ার সময় এখনও আসেনি এবং এ ব্যাপারে অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত হবে না গত এপ্রিলে ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনের সঙ্গে সরাসরি ভিয়েনা সংলাপে বসে ইরান এ পর্যন্ত এই সংলাপের ছয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা লেবাননের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 তাদের অস্ত্রাগারে দুইশো কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে এছাড়া হিজবুল্লার ড্রোনগুলোর পাল্লা চারশো কিলোমিটার এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ লিখেছে হিজবুল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র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 বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানানোর পর শিক্ষামন্ত্রী আজ মন্তব্য করলেন তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু করণীয় ঠিক করে দিয়েছেন এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি টানা ষোলো মাস বন্ধ থাকার পর বিষয়টি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার সরকারের শিক্ষামন্ত্রী দীপমণি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন করোনা পরিস্থিতিতে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এর পরিবর্তে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষায় গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তবে যদি সম্ভব হয় নভেম্বর ডিসেম্বরে তিনটি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে তিনি জানান এসএসসিতে চব্বিশটি এবং এইচএসসিতে নির্বাচনিক বিষয়ে মোট তিরিশটি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের বাংলা ইংরেজি গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়গুলোর উপরে পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না উল্লেখ্য দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার ফলে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া দেওয়ার জন্য আর অপেক্ষা করা যায় না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার সংকট বিপর্যয়কর হতে পারে জাতিসংঘের শিশু এবং শিক্ষা বিষয়ক এই দুটি সংস্থা আরও বলেছে স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম তবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন আমরা তখনই খুলে দিতে পারবো যখন মনে করব এখন আশঙ্কা অনেক কম বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বাংলাদেশের গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা আজ বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখেন এর ফলে সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে বেতন ভাতা দেয় না প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয় মাসের অর্ধেক সময় হয়ে গেলেও বেতন পাননি তারা ফলে তারা ঘর ভাড়া দোকানের বকেয়া পাওনা পরিশোধ করতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ এনেছেন করোনা ভ্যাকসিন সহ নানা খাতে বঞ্চনার অভিযোগ তুলে ধরে মমতা বলেন যত বলবো তত কথা বাড়বে ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ করেছেন তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এ সংক্রান্ত মন্তব্য করেন মমতা আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ করেন ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন নির্বাচনে এত হার হেরেও লজ্জা নেই কিছুতেই হারটা মেনে নিতে পারছে না নানা রকম চক্রান্ত চলছে কিছু নিরপেক্ষ প্রতিষ্ঠানকেও দখল করে যত বলবো তত কথা বাড়বে ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে ইয়েমেন প্রেস এজেন্সি এ খবর জানিয়ে বলেছে প্রথম এসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় এরপর তাদেরকে উত্তর দিকের প্রতিবেশী প্রদেশ লাহিজে নিয়ে যাওয়া হয়েছে দখলদার মার্কিন সেনাদলটিকে লাহিজ প্রদেশের আল আনাদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে আফগানিস্তান থেকে শতকরা পঁচানব্বই ভাগ মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে খবর পাওয়া গেল আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন দু সালের মার্চ মাস থেকে সৌদি আরব যে ভয়াবহ আগ্রেশন চালাচ্ছে তার প্রতি এতদিন সামরিক সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা বাগদাদ সফররত ইরানের গোয়েন্দা মন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তিনি বলেছেন ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন ইরাকের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন করে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান সব রকম প্রচেষ্টা চালাবে আলাভি ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার সমবেদনা প্রকাশের কথা ইরাকি প্রেসিডেন্টকে জানান সাক্ষাৎ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে ইরানের প্রেসিডেন্ট বলেন সব ক্ষেত্রে এই সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী করতে বাগদাদ প্রস্তুত রয়েছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ